আমি আল্লাহ তুই নবী তুই নবী আমি আল্লাহ আমি আল্লাহ তুই নবী জোরে কন তো আল্লাহ বলো না নবী বলো নবী বানায় কে নবী বানায় কে ভোট দিয়া নবী বানান যায় মিছিল করে বানান যায় জোরে নবী বানায় কে কথা করে নবী বানায় কে হ্যাঁ এবার আতাউল্লাহ বোখারি রহমতুল্লাহ কয় তাহলে আমি আল্লাহ তুই হইল নবী তুই হইল নবী আমি হইলাম আল্লাহ আমি আল্লাহ কইতাছি আমি তোর মতন বদমাইশ রে নবী বানাই নাই তোরে মোহাম্মত আলী মসজিদের কাড়া তোরে নবী বানাইছে তাড়াতাড়ি কর ঠিক কিনা জোরে কন আরো জোরে এই দৃশ্য শয়তান দেখা কয় বাপ রে বাপ এত বড় বড় শয়তান এন আমার দুনিয়াত কোনো কাম নাই আমি বাজ্যা বই দেই গেছে গা বাংলাদেশে বড় বড় দুইটা শয়তানের নাম কমু জোরে ঠিক হইলে ঠিক করবেন আর নাইলে চুপ করে বয়ে থাকবেন আরে ডরাই না আমি ডরাই না আপনারা ডরান আপনারা ডরান ডরাই না ডরাই ডরাইলি ডর কথা কয় না আরে কথা কয় না এইবার শয়তান ডাক দেখে বাপরে বাপ এত বড় বড় শয়তান বাংলাদেশে আছে বাংলাদেশে বড় বড় দুইটা শয়তানের নাম আমি কই ঠিক হইলে জোরে কইবেন একটার নাম হলো রাশেদ খান মেনন আর একটা নাম হলো হাসানুল হক ইনু নৌকাত বর কইরা কোন রকম এমপি মেমপি হইয়া মন্ত্রী হয়েছিল মন্ত্রী হয়েছিল না মানে মন্ত্রী নাই একশো তিন বছরের মুরব্বী রে হাটাজারি হজরত তেতুল হুজুর কয় এলে তার মন্ত্রিত্ব গেছে গেছে আর কয়দিন পরে তোর এমপিগিরিও থাকতো না কসম করে বলতে পারি তুই যদি বাংলাদেশের কোনো ওয়ার্ডে ফেয়ার ইলেকশন দিয়া মেম্বারি খারাজ ফেল করবি জোরে কন শয়তান ডাক এত বড় বড় শয়তান দুনিয়াতে আমার কাম নাই যাই আমি শয়তান গেছে গা যাইয়া ফেরাউনের কাছে গেছে ফেরাউনারে কয় ফেরাউন কয় কি কয় তুই বলে আল্লাহ কয় হ কয় তোর নবী কে কয় নবী না কয় তুই কি মুন আল্লাহ তোর নবী নাই কি মুন আল্লাহ তুই ফেরাউন না কয় সর্বনাশ কথা তো সত্য আজ পর্যন্ত তো কেউ আমার কয় নাই যে আল্লাহর যে একটা নবী লাগে কথা তো ঠিক কয় দিঘা আইসি তোর মাথায় অনেক বুদ্ধি তোর মাথায় অনেক বুদ্ধি আল্লাহর যে একটা নবী লাগে কেউ এই পর্যন্ত আমার কয় নাই আওয়ামী লীগও কয় নাই বিএনপিও কয় নাই জাতীয় পার্টিও কয় নাই জাসদও কয় নাই পার্ষদও কয় নাই মসজিদের কমিটিও কয় নাই ওলামা পরিষদও কয় নাই গরু বাসুর কমিটিও কয় নাই ট্যাক্সি ক্যাব কয় কেউই আমার কয় নাই তুই কইস তোর মাথা অনেক বুদ্ধি দিয়ে আয় আইসে ডাক দিয়া কয় তুই কসান কারে নবী বানাইলে আমার রাষ্ট্রটা ঠিক রাখতে পারবো ইমাম গাজালি তার কিতাবের মধ্যে লেখছে এইবার ফেরাউন না রে শয়তানে ডাক দিয়া কয় ফেরাউন কয় কি তুই একটু ভালো করে সাইয়া সুইয়া দেখেন তো আমার নবী হিসাবে আপনার পছন্দ হয়নি আচ্ছা কোনো রাষ্ট্রের নবী যদি হয় শয়তান আর ফেরাউনে যদি হয় খোদা ওই রাষ্ট্রের পাবলিকের কি জাতির অবস্থা কি বারোটা বাজবো মুরব্বী কয় মরণ বলে মরণ না কি হয়েছে শুনেন ইমাম গাজালি কিতাব লাগছে বৃষ্টি নাই বৃষ্টি নাই বৃষ্টি নাই জোরে শুনতে চাই বৃষ্টি দেওয়ার মালিককে কোরআন শরীফ পড়বো একটু থামলে কি জানি কইবেন ইন্নাল্লাহু ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়ব ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت বৃষ্টি দেওয়ার মালিককে আরো জোরে কনকে চাষারা বৃষ্টি হয় সাইনবোর্ডে বৃষ্টি হয় না আবার সাইনবোর্ডে তুফান হয় চাষারা তুফান হয় না এই জায়গায় তুফান হয় ওই জায়গায় হয় না ওই জায়গায় বৃষ্টি দিয়া ভিজা গেছে এই জায়গায় শুকনা একটু জবান খুলে জোরে শুনতে চাই বৃষ্টি দেওয়ার মালিককে পাঁচ জিনিসের এলেম পাঁচ জিনিসের এলেম আল্লাহ সারা কারো কাছে নাই কেয়ামত কবে কোথায় কিভাবে হবে কেউ জানে না জবান খুলে জোরে কন জানে কে আল্লাহ মায়ের গর্বে ছেলে নামে একটু জবান খুলা জোরে কম জানে কে আপনারা বলবেন হুজুর আপনারা আধুনিক জামানার হুজুর আপনার না বয়স অনেক কম আপনার তো কম্পিউটার সম্পর্কে আইডিয়া আছে আপনার বৈজ্ঞানিক তথ্য সম্পর্কে আইডিয়া আছে মানুষ এখন বড় আপডেট একটা মহিলার গর্বের মধ্যে বাচ্চা আসলে আলটা শুনো কইরা বোঝা যায় এটা ছেলে না মেয়ে না না না আমার মালিক ওই দিনের কথা বলে না আমার মালিক ডাক দিয়া কয় তুমি এখনো বিয়ে করো নাই তুমি বিয়ে করবা তোমার ছেলে কয়টা হবে তোমার মেয়ে কয়টা হবে ওই দিনের খবর জোরে কোন জানেন কে বৃষ্টি কখন কোথায় হবে আমাদের দেশের টেলিভিশনের খবরে কয় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বৃষ্টি হইব আজকে তল্লা উড়ায় যাইব এমন কোনো খবর টেলিভিশনে কয় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে একটু জবান খুলা জোরে অরিজিনাল খবর জানে কে আরো জোরে তোর জানে কে তিনটা ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا ভবিষ্যতের খবর আগামী কালকের খবর কেউ জানে না জোরে কোন জানে কে পাঁচ নম্বরে ডাক দিয়া কয় এ জগতের মানুষ মৌত কার কখন কোথায় কেমনে হবে মরণ কার কোথায় কেমনে হবে কেউ জানে না একজন মানুষ ঘর থেকে সুস্থ বের হয় অ্যাক্সিডেন্টে মারা যায় হার্ট স্ট্রিকে মারা যায় কেউ জানে না কেউ জানে না মরণের খবর জোরে কোন জানে কে ইমামে মালেক ইমামে মালেক রহমতুল্লাহ খারাপ লাগতেছে হুজুর কয়েছে আইলে লই আইবেন আজকে প্রথম দিন না কই ইমাম মালিক রহমতুল্লাহ আলাই মদিনায় বয়ে বয়ে হাদিস পড়ায় দিলে খুব তামান্না আমার মরণ যদি মদিনায় হয় আমার কবর যদি মদিনায় হয় আরে মদিনায় ঘুমাইতে কার মন না স্যার নবী রওজা ইমামে মালিক রহমতুল্লাহ আলাই বয়ে মক্কায় যায় না হস করতে যদি মক্কায় যাই হজ করতে আমার যদি মরণ হয়ে যায় ওই জায়গায় যদি আমার কবর দেয় আমার শেষ ইচ্ছা পূরণ হবে না আমার শেষ ইচ্ছা হলো আমার মদিনায় মরণ হবে আমার দাফন কাফন মদিনায় হবে এই কারণে ভয়ে মক্কায় যায় না হজ করতে বন্ধুগণ আমার স্বপ্নে যুগে আল্লাহর নবী বিশ্ব নবীকে স্বপনে মালিক রহমাতুল্লাহ আলাই দেখা দৌড়ায় নবীর কাছে গেলেন নবীর কদমটারে জড়ায় ধরলেন ইমাম মালিক ডাক দেখো বিশ্ব নবী did. আমার মরণ কোথায় কেমনে হবে একটু আমার বইলা দেন এই ফাঁকে আমি হস করে আসব আমার মরণের খবর আমি জানি না আমার মৌত কোথায় হবে আমি জানি না আমার মৌত কেমনে হবে আমি জানি না আপনি বিশ্বনবী যদি আমার মরণের খবরটা আমার জানায় দেন আমি এই ফাঁকে হস করে চলে আসব আল্লাহর নবী বিশ্বনবী রহমতের নবী বরকতের নবী কথার কোনো জবাব দেন না পাঁচ আঙ্গুল দেখাইলেন ইমাম্মা আলোকের ঘুম ভাঙা গেল ঘুম ভাঙার পরে টেনশন আরো বাইরা গেল হায় হায় আমার নবী পাঁচ আঙ্গুল দিয়ে আমার কি বুঝাইলো আমি কি পাঁচ মিনিট বাঁচবো আমি কি পাঁচ ঘন্টা বাঁচবো আমি কি পাঁচ দিন বাঁচবো আমি কি পাঁচ সপ্তাহ বাঁচবো আমি কি পাঁচ মাস বাঁচবো আমি কি পাঁচ বছর বাঁচবো বিশ্ব নবী আমার কি বুঝাইলো আমি এখনো বুঝি না ইমামে মালিক রহমতুল্লাহি আলাই নিজের খাদেম রে পাঠাইলেন নিজের খাদেম রে পাঠায়া ইমাম মালিক রহমতুল্লাহি আলাই ওই সময় স্বপ্নের বড় তাবির করতে পারতেন ইবনে সিরিন ইবনে সিরিনের কাছে পাঠাইলেন খাদেম খাদেমকে বললেন খাদেম এই স্বপ্ন ব্যাখ্যা করবা এই স্বপ্ন তাকে বলবা স্বপ্নের ব্যাখ্যা আমার কাছে নিয়ে আসবা খবরদার স্বপ্ন কে দেখেছে বলবা না আমার নাম কিন্তু বলবা না ইমামে মালিক রহমতুল্লাহ খাদেম চলে গেলেন খাদেম গিয়া বলেন ও ইবনে সিরিন এই স্বপ্ন ব্যাখ্যা কি বলো ইবনে সিরিন কয় না না ব্যাখ্যা দেওয়া যাবে না কে স্বপ্ন দেখেছেন নাম আগে বলো খাদেম কয় না নাম বলা যাবে না এবার ইবনে সিরিন কয় স্বপ্নের ব্যাখ্যাও দেওয়া যাবে না আবার খাদেম চলে আসছেন আইসা ডাক দেখে যাহা পানাও ও ইমামে মালেক নাম না বললে স্বপ্নের ব্যাখ্যা করবে না নাম না বললে স্বপ্নের ব্যাখ্যার তাবির দিবে না ইমামে মালেক গিয়া বলেন যাও যাও আমার নাম বলো গিয়ে আমি স্বপ্ন দেখেছি এই এবার খাদেম ইবনে সিরিনের কাছে গিয়ে বলেন ও এই স্বপ্ন দেখছে মদিনার ইমাম ইমামে মালেক এবার ইবনে সিরিন কয় হ আমিও জানি এই স্বপ্ন ইমামে মালেক ছাড়া কেউ দেখতে পারে না তবে শোনো শোনো এই স্বপ্নের ব্যাখ্যা হইল আল্লাহর নবী পাঁচ আঙ্গুল দিয়া দেখাইলেন আল্লাহর নবী পাঁচ দিনের কথা বলে নাই আল্লাহর নবী পাঁচ সপ্তাহের কথা বলে নাই আল্লাহর নবী পাঁচ মাসের কথা বলে নাই আল্লাহর নবী মালিক বলছেন আল্লাহ পাক পাঁচ জিনিসের এলেম কাউকে দেয় নাই এমনকি বিশ্ব নবীও জানে না কেয়ামত কবে কোথায় কিভাবে হবে একটু জবান খুলে জোরে কোন জানে কি আরো জোরে তবে নবী কেয়ামতের আলামতের কথা বলছেন কেয়ামতের কি আলামত কেয়ামত অতি সন্নিকটে কেমনি বুঝবা সন্তান আব্বা আম্মাকে মানবে না সন্তান আব্বা আম্মার প্রতি মোহাব্বত থাকবে না অযোগ্য লোক যোগ্যর স্থানে বৈশা নেতৃত্ব দিবে রক্তের বন্ধন ছিন্ন হয়ে যাবে আপন ভাই ভাইয়ের বিরুদ্ধে মারামারি লাগবে আপন সন্তান বাবাকে হত্যা করবে বাবা সন্তানকে হত্যা করবে এই দৃশ্য বাংলাদেশে জোরে শুনতে চাই আছে না নাই এগুলি হলো কেয়ামতের আলামত এগুলি হলো কেয়ামতের লক্ষণ বিশ্বনবী কেয়ামতের আলামতের কথা বই লাগাছে কিন্তু কেয়ামত কবে কোথায় কিভাবে হবে দিন তারিখ বলে নাই জোরে কন জানে কি আল্লাহ দ্বিতীয় নাম্বার বৃষ্টি কখন কখন কিভাবে হবে কেউ জানে না জানেন আল্লাহ মায়ের পর্বে মায়ের গর্বে ছেলে নামে কেউ জানে না জানে আল্লাহ ভবিষ্যতের খবর কেউ জানে না জানে আল্লাহ এ মুসলমান কার মরণ কোথায় কেমনে কিভাবে হবে কেউ জানে না জবান খুলে জোরে কোন জানে কে এই পাঁচ জিনিসের এলেম কেউ জানে না বৃষ্টি নাই বৃষ্টি নাই সমস্ত মানুষগুলি জাহাপানার দরবারে ফেরাউনের কাছে গিয়া কে ফেরাউন বৃষ্টি নাই বৃষ্টি দাও কেন দিব বৃষ্টি ফেরাউন ফেরাউন নিজের ক্ষুদা দাবি করছে বৃষ্টি দেয় ক্ষুদা রৌদ্র দেয় ক্ষুদা চন্দ্র দেয় ক্ষুদা জমিন ঠিক রাখে ক্ষুদা সব কিছু ঠিক রাখে খোদা এইবার ফেরাউন নিজের ক্ষুদা দাবি করবার পরে সমস্ত মানুষগুলি গিয়া কয় জাহাপানা বৃষ্টি নাই বৃষ্টি দাও বৃষ্টি দাও এবার জাপানা ডাক দিয়া কয় আমি একটা নতুন নবী বানাইছি নবীর নাম জানি কি ঘুমাই গেছেন খারাপ লাগেছে নবী হইল শয়তান আমি একটা নবী বানাইছি নবীর লগে বুঝা লই বৃষ্টি কখন কেমনে দিব কিমন খোদার খোদা আরেকজনের লগে বুঝতে হয় বৃষ্টি বাংলাদেশে বৃষ্টির দরকার হইলে প্রধানমন্ত্রীর আল্লাহর টেলিফোন দেওয়ার দরকার আছে মনে হয় আছে আপনার মনে হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে টেলিফোন দেওয়ার দরকার আছে কাউরে কিছু জিগানো লাগে না মালিক কে আল্লাহ আমার বন্ধুগণ এবার ডাক দিয়া কয় আমি একটা নবী বানাইছি ওই নবীর লগে বুঝালই বৃষ্টি কখন কেমনে দিব একজন আরেকজন দেখে কি মন খোদা রে হ্যাঁ আরেকজনের লগে বুঝবো একটা আরেকটা বুয়া খোদা বুয়া খোদা টাচ দিতে দিতে সবাই জানে যে বুয়া খোদা এই যে দুই নাম্বারের খোদা এটা সবাই জানে কয় কসনা কে কয় ডরে কথা কয় না আসলে কালকে এমন দরকার ছিল কালকা মাহফিল হলো তিনটা আজকে চিটাং মাহফিলা ছিল গতকালকে চিটাগাং আজকে চিটাং ছিল গতকালকেরটা কইরা রাত্রে আয় পড়ছি আজকেটা চিটাং মিস হয়ে গেছে মারামারি লেগে পুলিশে বন্ধ করে দিচ্ছে আমি ভালাই করছিস ওয়াজার একটা আছে আজকে যাবে আমার ভাইরা আমার ভাইয়েরা সব জানে খুঁটা যে বুয়া কয় না কে লেগা আপনারা ডরান আমার নাম হইল সাতাইশটা মামলা সাতাইশটা মামলা সাতাইশটা মামলা আমি ডরাই না আপনারা ডরান কি নাই কোন চুরির কোনো মামলা আছে দুর্নীতির মামলা আছে টিন টুন চুরি করার তো সুযোগই নাই মেম্বার হইলে না করতাম মেম্বারও তো না সরকারি কোনো সম্পদ লুণ্ঠন করার কোনো সুযোগ আমাকে আছে না ইসলামের কথা কওয়ার কারণে এগুলি হয়েছে অন্য কিছু না কথা কয় না ঠিক কি না মামলা দিয়ে বাল হয়েছে জেলখানায় নিয়ে বাল হয়েছে খারাপ হয় না ডর আগে যে দূরা ছিল সেটা শেষ হয়ে গেছে ছিল শেষ হয়ে গেছে কারণ জেলখানায় কি আছে না গেলে বুঝতাম না কি না কি বাইরে আল্লাহ জানি যাওয়ার পরে দি আরে ঠিক কি না জোরে কর কাদিয়ানি কাদিয়ানি কি আওয়াজ নাই দি কাদিয়ানি কাদিয়ানি নবীর পরে নবী নাই বৃষ্টি নাই বৃষ্টি নাই ফেরাউন নাই কয় বৃষ্টি দিমু তবে নবী একটা নতুন বানাইছি হার লগে বুঝা লই নবীর লগে বুঝবো নবীরে খবর দিতে হইব না খবর দেওয়ার আগে হ্যাঁ হাজির শয়তানে ফেরাউন কই কি ও আপনার আমি মনে মনে খুঁজতেছি আর আপনি হাজির হয়ে গেছেন গা ঘটনাটা কি ফেরাউন কই যোগ্য নবী তো বানাইছি নবীটা তো যোগ্য নবী মনে মনে তালাশ করতেছে আয়া হচ্ছে যোগ্য নবী এইবার ফেরাউন না শয়তানের লগে বুদ্ধি করে কয় বৃষ্টি নাই তল্লার মানছি বৃষ্টি চা তাই নাকি কহ এইবার ফেরাউন এ কথা কর পরে শয়তানে কয় কামিনা নবী কয় বৃষ্টির দায়িত্বটা আপনি আমার দিয়া দেন ফেরাউন কয় সর্বনাশ নবী তো যোগ্য নবী বৃষ্টির দায়িত্ব লয়ে যায় হ্যাঁ জাহেদা ফেরাউন না কে দিকে কয় কি তল্লার মানুষ আপনি চিনেন নারায়ণগঞ্জের মানুষ আপনি চিনেন নারায়ণগঞ্জের মানুষ কিন্তু গাড়া আছে নারায়ণগঞ্জের মানুষ তখন গাড়া আছে বৃষ্টি কোন সময় দিবেন হেঁটে দিয়ে করলেন না শয়তান বৃষ্টি আমি আজগা দিতে পারতাম না বৃষ্টি দিব আমি কালকে তাও কোন সময় দিনে না কোন সময় কোন সময় রাত্রে দিব বৃষ্টি আজগাও না তাও কালকা এরা ওই না দিলিস দিল বৃষ্টি ওইলিস হ্যাঁ জায়গা হ্যাঁ করছে কি পরের দিন রাইতে হের যত অনুসারী আছে সব তল্লাই না হাজির করে তুলছে তল্লাই না রেডি করে রাখছে শয়তেন না কয় রেডি রেডি কয়েবার বৃষ্টি দে ওয়াজ মনে বুঝ কি বৃষ্টি দিছে শয়তানে কয় পেশাব করে দে পেশাব করে ইমাম গাজালি কিতা বলে পেশাব করলে যেমন সা সা শব্দ হয় শয়তানের পেশাবের মধ্যে সা সা শব্দ আর তল্লার সব মানুষ ঘরে বই থেকে আহ কি মুসুলদারে বৃষ্টি দেশে রে সকালবেলা ঘুম থেকে উঠটা দেখে গম দেওয়ার গন্ধ ক্ষেতের মধ্যে গিয়া দেয় ফসল সব ময়রা শেষ আমিও নারায়ণগঞ্জের সন্তান আমার বাড়ি হলো সদর থানা আর আপনার হলো ফতুল্লা থানা একই আগে আমরা ফতুল্লা থানায় আসিলাম আমাদের যে গ্রাম আলিটা গ্রাম আলিটা ইউনিয়ন এটাকে ফতুল্লাই ছিল বক্তবুলি আর আলিটাকে একসাথে ছিল এখন আমাকে কাইটে দিয়ে দিয়েছে ফার্স্টে আমরা রইলেন সাইরে একই ঘটনা এক সকালবেলা ঘুম থেকে উঠে থাকে সব ফসল ময়রা শেষ সব তন্নার মানুষ জমা হয়েছে মানি না মানবো না